আব্বা ও আব্বা আব্বা সিলাইটা মাঝে কিতা করতাম এক সিট গিয়ে আর এক সিট যার গিয়ে আমি বিয়া করতাম মানে আরে রে আমার কপাল কপালের দোষ দিয়ে লাভ নাই আচ্ছা বেটা ও গিরস মাথা করিলাই এবার গিরস মাথা করিয়া এরপরে দেখুন নেবে এটা হইতো না বিয়া করমু ও উচিত আসনি রে আলী ও আলী এগুলো হয়ে গেল এগুলো লিয়ে বড় যন্ত্রণার মাঝে আছে রে বা ও দেখি আছে ও দেখি নাই আলী ও আলী আলী আল্লাহ রে বা হয়ে গেছে আইচি আইচি বেটা কই বাগা মারছিলে বাগা আগা দুই দিছিল ডাঙ্গর বড় কামাড়ে আইচি হ্যাঁ গন্ধ করে বেটা বিনাশ করে ফেলাইছিস ফোন এখন শীতর সময় জোয়াইন ফোয়াইন উজাই গেছেন বিয়া করার লাগে oh, তুই খালি আমার লগে লগে তাবে দেখিস কোনো আদুম সুদুম করবে তে হইছে বা বাক্কা দেওয়া লাগবো আটো তুই তো জানস আমি রোহিত গটক পাকিস্তান আমলোর গুন্ডা পাক ওই সাসা ওই ওই জানি তুমি কি দাও গুন্ডা কিছু কইলি নি বেটা না তো সাসা বাক্কা দেওয়া দাও লাগবো আটক আচ্ছা দেখিস কোনো আদুম সুদুম করিস না হ্যাঁ ওয়াইয়া সাদার বুড়িত মার খালাও মাতিও নাতে ইন সিলেটি আর নন সিলেটি খেলা চলে বাজির খেলা চলে তোমার মাথা নষ্ট হয়েছে তুমি কারে কিতা তা কও কিন্তু বলি মিল্লার এটা কইছো যে সামান দুনিয়া লাগে ইন্না লিল্লা বেড়া লাগাই দিস আয় বেড়া তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি খেলাগুলা পালাও নাইলে তুই লাইব অমলে আমরা না বাবা খেলে আমার দোকানটা না করে কিছু নেওয়া লাগছে না পরে যাও যাও যাও নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ওগনি তোর সালাম দেওয়ার নমুনা তুই কি গুবে আমি এই গাঁর ছোটখাটো একজন মানুষ মানছি আমার আদর করি কাটার কয়া ডাকে বাবা রে আমি ছোটখাটো একটা ঘটক

বুঝছে রে বাবা বুঝছে আর বুঝা লাগতো না তোমার ভাত কি দরকার ভাই ভাই নে না খেলা কত খেলা শেষ আর মাতিস না বেটা বহুত ফিনিশিং আছে না আমার দূর বেটা লম্বা মাতিস কেন পুরা খেলা আমার এত শেষ আছিল খেলা জিতলো কেতে খেলায় তো আমি জিতা লাইছিলাম কিন্তু আসলে মাঝখান দিয়ে করিমুল্লাহ আমার দুকে খেলাটা ডিস্টার্ব আমি লিছি বুঝিলিছি লিছি আমি ও কলিমুলা আনি আঙ্গুল দেওয়া ধরে চলে আর তুই এই খেলনাই গুলো আর কত ভুঙ্গামি করতে তা বুঝোস না রে বেটা গাঁত থাকি বাইরে দা ফুটে চললো আর কি মামা বুঝছিস আচ্ছা কলিমুলার কিন্তু ঠিকও আমি কলিমুলার আমি খাইমু না পাইতাই নাই পাইতাই নাই আমি যে কন্যা দেখাইমু কি কন্যা এই গাঁত পাইতাই নাই আচ্ছা ছোট দেখো ডিজিটাল বাংলাদেশ ফটো তো এখন যুগ নাই রে ভাই মোবাইলটা বাকস চাই ই বুঝি কিন্তু অগল লন্ডন যা কইছো বুঝছো নি আর তোমার বুয়া তো মনে হইল দেখতে তোমার লাগানো না তোমার পোয়ার লগে মেচিং হইব বালা দেখি লাও ও ও গো গো আগে তাকে আচ্ছা মাত মনে সমস্যা নাই আর সপ্তাহ তো ঠিক আছে আমি মনে হইল পরশু দিন মনে মাইতা আর এই ফুরিত তো বুঝলাই তোমার যোগ্য হয়েছি কষ্ট করে আইছি কত কষ্ট করে কত দিতাম বেটা ढिला रवा भाइ ढिला रवा भाइ अन कोला गुन तिम्रो रवा तिम्रो त ओ त ओ दिसी तिमुने त ओ गाडी गाडी दिसी ला रेगी रे भाइ सुया तिमी आ रे देखे जवा दिसी मिला दिस रवा खाना खान्थ्यो नि रवा আইজাক কে লিখতাম তারে আমি বহুত দিন পরে পাইছি দাও তো তারে এ কলি মুল্লা এ কলি মুল্লা এদিকে আর মে এদিকে আয়ো পেস পুস লাগাইছো না যে কথা কি তা হাইয়া নাই আড্ডা ও যে তুমি গাও থাকিয়া বুঝো ও মানুষের ফুটকি আঙুল দিরা এটা ঠিক তোমরা তো সাহস কম না বড় তুমি তো বড় ভাই আমার বড় ভাই তো লগে চলো বহুত সম্মান করি এটা কইছি বুঝছো নি অকন যে তা আলত লাগাইছো তুমি বুঝছো নি কেলাম চলতে পারো না ও তুমি কেন থাকাই তো ও দেখা যায় অমুকের বিয়া লাগলো বিয়া ভাঙি দিলাই এটা কইছি বুঝছো নি কথারে ভাই তোমার সম্মান করি বুঝছো নি সম্মান করি থাকিও বুঝছি না কইছি আর মানুষের মধ্যে বানা বা এটা লোয়ের কাউন্ট মাতাম এরা লিয়া তো আমরা মানুষ বুঝছো নি আমরা নানি আমরা নানি বা এরা যদি বালা গুন্দা করে তোমার তার সুনাম বা তুমি বড় ভাই তোমার সুনাম বুঝছো নি তা কইছি আর যুগু উঞ্চি বুঝছো তা পাত আমারে তোমরা তো দেখলে আমার তোমরা তো oh, ভাই তো ভাই আচ্ছা, আচ্ছা, আচ্ছা, ভাই আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই সরি যদি আমার লগে খারাপ হয়ে আছে হ্যাঁ, খারাপ করে আছে আচ্ছা, ভাই সব সুন্দরই আছে লিও ভাই আচ্ছা ভাই আচ্ছা, আচ্ছা। করা বন্ধ করো ভাই আগুন তারে সিস্টেম করতে হইলে আতে নাতে লাগবে কইলি বন্ধু শুনো এত কলি মোল্লা কোনটা নাই বড় ভাই করে দিতেছে আমার থেকে বেশি গেছিনি আসাই এই গাওরা যত্ন করা আমার মানে টাকা না আমার খাস আমার বাড়ির গুমাস তোর খাইতাম আমার জন্য দোয়া লাগবো দিন টাকা জায়গা আচ্ছা আচ্ছা টেকা হুম আচ্ছা নিমিনে আচ্ছা আমারে বালা বুঝি লাইছি কাটা দেখি তা কাটার তুই তো জানস আমি রোহিত ঘটক পাকিস্তান আমলোর গুন্ডা তাই মনে হয় যাওয়া মাথা নাই সুরের লাগা নাইলার গেলাগি বইল নি আমার লগে তোমার মাথা ছিল কিতা কিতা করতাম রে বাবা শীতর মাঝে উজাই যাইন পয়েন্টে বিয়া করার লাগি কথা তা ও শীত বিয়া করমু শীত বিয়া করমু বললা তো হবু খাইছি না রে বাবা তো পারতি না খাইলেনি এক কাজ করো চেহাদি কেউ করছই না কোনটাকে পাইছো না টেকা পয়সাও নাই আমার কথা আমি চিন্তা করছি তো আর করাছি বিয়া করলি মৌসি তো কন্যা দেখাও কন্যার ফটো দেখো আমি বিয়া করবো কদর কাম তো গেছে মোবাইলটা বাকস চাই আর যে হাসনা মানুষ ছবি আছে নানি ওগু দেখা দেখাই দেখি দেখি দেখাও দেখাও ঠিক আছে দেখাও দেখাও দেখি বাও বাও বাও দেখাই মো ঠিক আছে দেখিও আবার সেরামেরামে করিও না না না বিয়া করবো মৌসি তবা দৌ হালকারি কিলো তুই খুব সুন্দর ফুরি টাইম দবা দৌ আও আমার লগে আটক কোনবা ছবি তো আমার ওই উবারে বাবা আমি শেয়ারে দিলাম খোদর নি দেখি বেটা কারুর এবারে আমার এমনও বেটা শীত লাগে Oi, কিন্তু বুঝে তো মালদার পাটির বিয়া আমি করবো উচিত তুমি আমি তুমি ব্যবস্থা করবা যাও আমি কই রবা আমি হ্যান্ডসাম না একলা খান চেহারা কোনো চিন্তা করিস না আচ্ছা তো যাইলাম কি যাও বিয়ার ব্যবস্থা করবো বিয়া করবো তো tahu balas oi balas duit ana aku tu tu kaira kena rasa kena ode সাগর লাগি গটক লাগাইয়া পুলিয়ে গো ঠিক করতে আসা নিবা ওই দেখি দেখাও চাই সবি ও দেখ ডাকছি গটক আছে দেখছাই সুন্দর আছে বা এক কাজ করো ওর ছবিটা আমার আছে দাও আমি দেখাই মনে করি চিনি রে বাবা ছিলেন এটা আমি চিনি না আচ্ছা আচ্ছা বলি তা এটা চিনি নি চালাই দেখি দিলাই বিয়া দিলাই সুন্দর আছে ও যা তাই রাখি চলি ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা, বেটা সাগর সাগর বাতর লাগি পুরি দেখছি ওগুলো দেখ পছন্দ করি তোর কলিমুল্লারও ভালো লাগছে আমারও ভালো লাগছে ও oh, নো আব্বা ঠিক করিল বিয়া করিল মনে আজকে আতুর বয়সী বুয়াইন তোর সামনে তুই আমার দেবে ইজ্জত করলে আমার তো সারা জীবন মনে থাকবে আমি বুঝছি না ভাই তুমি কষ্ট ভাই তো ভাই না মানে রাগ করিও না আমরা তো ছোট মানুষ বলতো কর্মু বুঝো না নি বাইরে বিয়া করতাম বিয়া করতে তুমি আমার আব্বা আমার কিন্তু বুঝাই লাগবে ওইগু কিন্তু ওইগু তোমার ফের দায়িত্ব ওইগু আচ্ছা বুঝাই দেখি পুরি ছবি দেখি ছবি আছে বা ও দেবো পুরি ছবি ওগুনি হয় ব্যবসায়ী কোনি ছবি তুমি গিলা ই ফুরির বিয়া ঠিক হইছে সাগরের লগে সুন্দর দাদার পরে সাগর সাগর আচ্ছা ভাই তুমি যাও আচ্ছা যাও আর গোটক বিয়া করতে এই তো এই তো বিয়া ঠিক হয়ে গেছে কাটার লোক কাটার কোন কাটা ওটা কাটার নি ও কাটার ও নো ও ও তো গু আমি বুঝলিছি ও গোটা কইটা করতে রাইটটা খুয়া গোটা সে দাই আমার কাছেও লাগে ও গোটা কল খাত ভাই ও ও ও গো ও গো আব্বা বিয়া ঠিক করতে না ফুরিল কত কত কত আমার ওষুধ বিয়া করবার দিল না একটা তোরা তো বাসকে নেবে মুলা বানাইছো নানি আমরা রে দুইটা মানুষে এক ফুরির এক ছবি দেখাইয়া আমরা লগে পল্টি লইছো পাগল